Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল proud brand ambassador Onpassivian এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতে এসছেন আপনাদেরকে নতুন ভিডিওটিতে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটিতে আজকে আলোচনা করব আমরা যে অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়েছি সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের শেয়ার করা উচিত হবে কি না বা আমরা শেয়ার করব কি না এজন্য বলছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বা ক্লিয়ার হতে পারবেন যে আমাদের আসলে কি করণীয় এর আগে আমি বলে নিচ্ছি যারা নতুন ভিউয়ার্স এসেছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স এবং অন প্যাসিভিয়ান আপনারা জানেন যে আমরা যে ও কানেক্ট প্রোডাক্টটি পেয়েছি ও কানেক্ট প্রোডাক্টটি পাওয়ার সাথে সাথে এটা কিন্তু পাবলিকলি করে দেওয়া হয়েছে আপনারা দেখবেন যে আমাদের যে নতুন ওয়েবসাইট এসছে সেখানেও কিন্তু এই চোদ্দো দিনের জন্য ফ্রি ট্রায়াল ভার্সনটা দিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এটা হলো পাবলিক প্রোডাক্ট এখন বলা যাচ্ছে কারণ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই চোদ্দো দিন সকলেই এটা ব্যবহার করতে পারবে এই ক্ষেত্রে যারা নতুন ইউজার্স আসবে যারা এটা ব্যবহার করবে তাদেরও কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক অফার করছে কোম্পানি থেকে তারা যদি অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে এবং সেইখান থেকে তারা লিঙ্ক ক্রিয়েট করতে পারবে এবং তারাও নিজেরাও এখান থেকে অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করতে পারবে এখন প্রশ্ন হলো যে আমরা যেটা পেয়েছি এই ক্ষেত্রে আমরা এটা শেয়ার করব কিনা কারোর সাথে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি বাংলাদেশি আছে এবং ইন্ডিয়ানও যারা বাংলা ভাষাভাষী ফাউন্ডার্স আছে প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকের ক্ষেত্রে না হলেও ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা অশোক দাস স্যারের যে ওয়েবিনারটি হয় ইন্ডিয়ান যে ওয়েবিনারটি হয় সেটা হিন্দিতে হয় এবং বাংলা ভাষাতেও হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ওয়েবিনার থেকে ম্যাক্সিমাম সময়ে যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি সকল তথ্যই সঠিক ওয়েতে কিন্তু প্রোভাইড করা হয় এই জন্য আমি বলছি যে আপনারা যদি ওই ওয়েবিনারটি লক্ষ্য করে থাকেন সেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে এই মুহূর্তে যে আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করব কিনা সে বিষয়ে বলা হয়েছে যে আসলে আমরা যারা অন প্যাসিভের ফাউন্ডার্স এখন এই আমরা যে অ্যাফিলিয়েট লিঙ্কটি পেয়েছি পাওয়া মাত্র আমরা অনেকেই হয়তো বা অনেককে এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে ইনভাইট করছি কাউকে আমরা নিয়ে আসতে পারছি আবার কাউকে পারছি না এখন যাদের আমরা নিয়ে আসতে পারছি এখানে যাদেরকে দেখা যাচ্ছে যে আমরা যে মাই ইউজার অপশনটা দেখতে পাই আমাদের ইকোসিস্টেম ড্যাশবোর্ডে সেখানে কেউ যুক্ত হচ্ছে আপনি যদি দশজনকে লিঙ্কটি প্রোভাইড করে থাকেন দশজনের মধ্যে যদি দশজনই অ্যাফিলিয়েট লিঙ্কটিতে ক্লিক করে এবং এনডিএ সিগনেচার করে সেই ক্ষেত্রে কারো কারো বিষয়ে সবার বিষয়ে না সবার ক্ষেত্রে না কেউ কেউ বলছেন যে এটা আপনাদের মাই ইউজার্সের যোগ হচ্ছে অ্যাফিলিয়েটার্স হিসেবে যোগ হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে কিছু যোগ হচ্ছে কিছু যোগ হচ্ছে না এখন এই যে এই বিষয়ে যে যোগ হচ্ছে এবং হচ্ছে না সেই ক্ষেত্রে অনেকের কনফিউশন হচ্ছে যে আসলে আমি এত পরিশ্রম করে মানুষকে ইনভাইট করছি কিন্তু মানুষ আসছেও আমার এখানে তো যোগ হচ্ছে না এই যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে এই জন্য বলবো যে আপনারা এখনই এই যে মাই অ্যাফিলিয়েট লিঙ্ক এটা শেয়ার করবেন না কোম্পানি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে করে দিয়েছে সেটা কোম্পানির পক্ষ থেকে এটা দরকার আমরা এটা জানি যে কোম্পানি যে ইউজার্সগুলো পাবে ভবিষ্যতে সেগুলো আমাদেরকেই আবার টার্গেটে ট্রাফিক হিসেবে কিন্তু পাঠাবে সেজন্য অবশ্যই আমাদের একটা রোবোটিক চার্জ দিতে হবে এখন এটা দিলে কি হবে আর না দিলে কি হবে দিলে আপনি যদি যে এই যে এখন এই মুহূর্তে এটা যেহেতু একটা আমরা বলবো যে এটা পরীক্ষা চলছে চোদ্দ দিন যে ফ্রি ট্রায়াল ভার্সনটা দেওয়া হয়েছে চোদ্দ দিনের জন্য এটা পরীক্ষামূলক দেওয়া হয়েছে আমরা যারা ফাউন্ডার্স আছি আমরা এটা ব্যবহার করে অবশ্যই এটার কি ভালো কি মন্দ সেই বিষয়ে ফিডব্যাক দিব কিন্তু আপনি যখন একজন নতুন ইউজার্সকে নিয়ে আসবেন এবং তাকে যখন আপনি কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে বলবেন আপনি বলতে গেলে হয়তোবা আপনার কোম্পানি আপনি বলবেন যে এই কোম্পানিটা অনেক ভালো কিন্তু সে যখন আসবে এবং ব্যবহার করবে প্রোডাক্টগুলোর যখন দেখবে যে কোথাও কোথাও একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে ভালোভাবে লোড নিচ্ছে না আবার সাউন্ড অন অফ করা যাচ্ছে না ভিডিও অন অফ হচ্ছে না সে কিন্তু এটা বুঝবে না যে এটা নতুন কোম্পানি আমার বলার যে মেন কারণ সেটা হলো যে সে কিন্তু বুঝবে না যে এটা নতুন কোম্পানি এই জন্য সে কী করবে এই কোম্পানির বিমুখ হতে পারে বা এই প্রোডাক্টগুলোর বিমুখতা তার মধ্যে একটা তৈরি হতে পারে বৈরিতা তৈরি হতে পারে এজন্য আমরা এই মুহূর্তে যে চোদ্দো দিনের যে ট্রায়াল ভার্সনটা দেওয়া হয়েছে এটা শেষ হয়ে যাক এবং অ্যাশ তরফ থেকে আমাদের ইনস্ট্রাকশন আসুক অ্যাশ যদি আমাদের বলে তবেই আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা আমরা পেয়েছি সেটা শেয়ার করব। এর মানে এই না যে আপনারা এটা ভাববেন যেহেতু এটা পাবলিক করে অন প্যাসিভ ওয়েবসাইটে দেওয়া হয়েছে তাহলে আমরা কেন পারবো না আপনি পারবেন না আপনাকে বলা হচ্ছে না ফোর্স করা হচ্ছে না যে আপনি করবেন না আপনার ভালোর জন্য আমাদের কোম্পানির ভালোর জন্য এটা একটা পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা এই মুহূর্তে যদি প্রোডাক্টের লিঙ্কগুলি বা ওয়েবসাইটের যে অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়েছেন সেটা শেয়ার করলে আমাদের কোম্পানির একটা রেপুটেশনের দিক থেকে ঘাটতি হতে পারে যাতে না হয় আমরা অ্যাজ এ রেসপন্সিবল ফাউন্ডার্স হিসেবে আমাদের এই জায়গা থেকে অবশ্যই সতর্ক থাকা উচিত এখন বাকিটা আপনারা দেখবেন আপনারা নিজস্ব দায়িত্ব নিয়ে যদি মনে করেন যে হ্যাঁ আমি করছি আমি আমার ওইখানে যোগ হলো কি না হলো আমাদের মাই ইউজার্সে বা মাই অ্যাফিলিয়েটার্স হিসেবে এটা আমার কোনো হেডেক না আসছে যাচ্ছে আমি করছি বাস কাজ আমার আমি করে দিচ্ছি তাহলে আপনাদের যদি এই জায়গা থেকে কোনো ধরনের অবজেকশন না থাকে তাহলে বলবো যে আপনারা করতে পারেন যদি মনে করেন যে আপনি এত পরিশ্রম করে বিশ জনকে ইনভাইট করছেন বিশ জন আসছে তারা ইনভাইট ইনভাইট গ্রহণ করেছে এবং রেজিস্ট্রেশন করছে কিন্তু আপনার ওই জায়গাতে পাঁচজন বা দশজন অ্যাড হয়েছে আর বাকিগুলো হচ্ছে না এই যে আপনি যে কাজগুলো করছেন আপনার যদি পরিশ্রমটা যাতে বিথা না যায় এই জন্যই মূলত আপনাদের এই ইনফরমেশনটা শেয়ার করা বা আপনাদেরকে এই পরামর্শটা দেয়া যে আপনারা এই মুহূর্তে আপাতত করবেন না অ্যাশচার পারমিশন দিক অ্যাশচার যখন বলবে যে হ্যাঁ ডান মানে গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকুন আপনারা এখন আপনারা বলতে পারেন যে আসলে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে এটা আসলে সহজভাবে বললেই হয় এক কথাই যে কথাটা শেষ হয়ে যায় সেটা হলো যে আমরা যেহেতু এই মুহূর্তে যে ভার্সনগুলো পেয়েছি প্রোডাক্টের সেই ভার্সনগুলো আমরা একদমই স্টেবল না একদম আপডেট ভার্সন যখন আমরা পেয়ে যাব ঠিক আপডেট ভার্সন পাওয়ার জন্য অপেক্ষা করবো এবং সেই মুহূর্তে যখন আপডেট ভার্সনগুলো আমরা পেয়ে যাব সাথে সাথে সকলের সাথে আমরা শেয়ার করতে পারবো আপনাদের জন্য আরও একটি ইনফরমেশন সেটা হলো যে মাই লিঙ্ক আমি প্রথমেই একটু বলেছিলাম যে মাই লিঙ্ক কিন্তু এখন আমরা পাইনি এটা অ্যাশচার বলবে যে কবে আমরা পাবো এবং খুব দ্রুতই এটা পেয়ে যাবো জানেন যে আমাদের যে ইকোসিস্টেম ওয়েবসাইটে মাই লিঙ্ক যে অপশন আছে সেই মাই লিঙ্কটা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি এটা অ্যাসচার বলেছেন যে খুব দ্রুতই কিন্তু আমাদের দিয়ে দেওয়া হবে এটা কাজ হচ্ছে এবং সেই সাথে সাথে আমরা মাই লিঙ্ক অপশনে যে কয়েকটা অপশন আমরা দেখতে পাই Onpassive link invite link এবং ইনভাইটেশন লিঙ্ক ওয়েবিনার লিঙ্ক এবং প্রেজেন্টেশন লিঙ্ক এই যে পাঁচটা অপশন পাঁচটা অপশনের মধ্যে মাত্র অন প্যাসিভ লিঙ্ক যেটা সে লিঙ্কটাই দেওয়া হয়েছে আর বাকি লিঙ্কগুলো কিন্তু এখনও প্রোভাইড করা হয়নি আর মাই লিঙ্কটাই অপশন যেটা সেটাই এখন আমাদের প্রোভাইড করা হয়নি যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আর এই মাই লিঙ্কটা যখন আমরা পাবো এটা আমরা শেয়ার করলে আমরা বেশি প্রফিটেবল হবো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে